কলবে জাকের দে মুঝে আর রোনে ওয়ালি তাকে মাই রোতা রোতে রি রাজা কি ওয়াস্তে আল্লাহ জিকির করনেওয়ালা কলব দাও জিকির করনেওয়ালা তুমি জিব্বা দাও যাতে জিকির করতে করতে চোখের পানি ফেলে তোমার দরবারে তবা করতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ मौत को मत दूर समझो मौत हर दम है करीब कौन होगा यार तेरा गोर जाने के लिए আহা এই মৌত আমাদের অতি নিকটে কখন আমরা মরে যাব জানি না মৃত্যুর সাথে কেউ হবে না আমার মৃত্যুর বাগাবাগি কেউ হবে না আমার মৃত্যুর দুঃখের সাথে আমার ছেলে হবে না মেয়ে হবে না স্ত্রী হবে না বন্ধু হবে না পার্টনার হবে না নিজের মৃত্যুর সাথ নিজেকে গ্রহণ করতে হবে আর নিজেকে একাকি সাদা কাপড় পরে কবরে যেতে হবে কোন হোগা ইয়ার তেরা গোর জানে কে লিয়ে আহা দেখতে পাচ্ছি একজনকে পুলিশকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তার সাথে সঙ্গে হওয়ার জন্য অনেকে গাড়িতে জাপ দিচ্ছে পুলিশের পা ধরে কান্না করতেছে কিন্তু মত যখন হয়ে যাবে কবরে যাওয়ার জন্য কেউ কিন্তু রাজি হবে না জেল যাওয়ার জন্য রাজি আছে জেলের সঙ্গে হওয়ার জন্য রাজি আছে সফরের সঙ্গে হওয়ার জন্য রাজি আছে কিন্তু কবরের যাত্রীর হওয়ার জন্য কেউ রাজি নাই কোন হোগা তেরা গোর জানে কে নিয়ে আয়াল এই মৃত্যুর আগে আগে সাদা কাপড় পরিধান করার আগে তুমি আমাদের তবা কবুল করে নাও হতে পারে আজকের মতো দিন আমরা নাও পেতে পারি আজকের মতো দিন এই রমজানের মতো রমজান আমরা নাও পেতে পারি আয় আল্লাহ তুমি আমাদেরকে বেগুন আমাসম বানায়া নবী খাটি উম্মত বানায়া তুমি আমাদেরকে মতদান করো আল্লাহ বলি আই হল্লাদিনা আ পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু আশা করিও না পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু কামনা করিও না মৃত্যুর কষ্ট বড়ই কষ্টদায়ক বড় বেদনাদায়ক কবরের রাজা বড় বেদনাদায়ক কেয়ামতের কঠিন সময়ে বড় বেদনাদায়ক জাহান্নাবের আগুন বড় বেদনাদায়ক আল্লাহ বলতেছে হে আমার বান্দারা বান্দিরা তোমরা পরিপূর্ণ মমিন না হয়ে মুসলিম না হয়ে মৃত্যুর আশা করিও না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই রমজান শেষ হবার আগে আগে বেগুনা মাসুম বানায়া আয় আল্লাহ তুমি আমাদেরকে তওবা কবুল করে আয় আল্লাহ তুমি আমাদেরকে খাটি বান্দা বানায়া দাও দিন দুনিয়া কি তলব ইজ্জত নসর দারি মুঝে আপনি কোচা কি আতা কর তো হারে মুঝে দুনিয়ার কোনো পথ চাই না দুনিয়ার সম্মান চাই না আল্লাহ তুমি যদি রাজি হাও আল্লাহ তুমি যদি কুকুর বানিয়ে যদি সন্তুষ্টি থাকো পরে যেন কুকুর বানাই রাখো কোনো অসুবিধে নাই আল্লাহ তোমার সন্তুষ্টি চাই আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আমলের বাহাদুরি দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে আমার রাসুল যদি রাজি না থাকে আর যদি আমার রাসুল যদি রাজি থাকে আল্লাহ যদি সন্তুষ্টি থাকে তাহলে আসাবে কাহাবের কুত্তাও জান্নাতে যাবে আসাবে কাহাবের কুকুরও কোথায় যাবে জান্নাতে যাবে যদি কে রাজি থাকে মাওলা রাজি থাকে আল্লাহ রাজি থাকে আমার রাসুল যদি রাজি থাকে এই জন্য আমরা কারো মন্দি চাই না একমাত্র রেজামন্দি চাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ কবি বলতেছে ওহি হ্যাঁ আহল দিল বর ওহি হ্যাঁ আল্লাহ কা বন্দা ওহি হ্যাঁ আহল দিল বর ওহি হ্যাঁ আল্লাহ কা বন্দা کہ جس کی نفس سے یا কবি বলতেছে সে হচ্ছে আল্লাহর বন্দা সে হচ্ছে আল্লাহর অলি বুজুর্গ যার মুখ দিয়ে দরুদ শরীফ বের হয় যার মুখ দিয়ে আমার নবীর পেট নিয়ে দরুদ শরীফ পাঠ করা হয় যে আমার নবীকে রাউজায় পাকে হায়াতুন নবী জিন্দা নবী আমার নবী জীবিত মনে করে আমার নবীর শানে দরুদ শরীফ যে পাঠ করে সে হলো আল্লাহর বন্দা সে হলো আল্লাহর বলি আল্লাহ সাল্লি আলা সাইয়া जाएगा ये तुम्हारा नाज एक दिन खाकों में मिल जाएगा যুবক টাকার বাহাদুরি করবা না সৌন্দর্যের বাহাদুরি করবা না সবগুলো মাটির সাথে কঙ্কাল হয়ে যাবা একদিন বৃদ্ধকালে সেই তোমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর কেউ থাকবে না সবাই তোমাকে ছেড়ে চলে যাবে তোমার সেই সৌন্দর্য আর থাকবে না তোমার টাকার দাপট আর থাকবে না ক্ষমতার দাপট আর থাকবে না যতদিন যৌবন আছে ততদিন সব তোমার বন্ধু সবাই তোমার যৌবন খরচ করার জন্য তোমার পিছনে পিছনে ঘুরতেছে তোমাকে লাল গোলাপ দিয়ে তোমাকে ফার্ম দিচ্ছে তুমি কারো ফার্মে তুমি ফুলে যাবা না আরে যুবক অনেকে তোমার যৌবনকে নষ্ট করার জন্য তোমার যৌবন তাদের শক্তিকে ব্যবহার করার জন্য তোমার সাথে প্রতারণা করতেছে যে দিন তোমার শক্তি শেষ হয়ে যাবে ওই দিন ওই দিন লাল গোলাপ নিয়ে তোমার কাছে আর কেউ আসবে না ও যে যুবক এই জন্য সবাই আমরা পরকালের দিকে চলে আসি আখেরাতের দিকে চলে আসি যুবক নামাজটা সুন্দর মতে পড়ো এই যৌবনকালে তবা করলে আল্লাহর কাছে অনেক দাম যৌবনের তোবা যুবকের তোবা আল্লাহর কাছে বেশি দাম দিলাম যুবক যখন তবা করে আমার আল্লাহ বেশি খুশি হয় হ্যাঁ। দার জওয়ানি তোবা কর দান সেবায়ে পাই গম্বরে যৌবনকালে তোবা করলেন এটা আল্লাহ নবীদের সবাব আল্লাহ নবীরা যৌবনকালে তোবা করতেন কবি বলতেছে বুড়া হয়ে গেছে এখন তোমাকে কেউ দাম দেয় না এখন তুমি আল্লাহর তো ছাড়া আর কোনো জায়গা নাই আর কোনো এই তোবাতে আল্লাহ যতটা সন্তুষ্টি হন না যৌবনকালে তৌবা করলে আমার আল্লাহ বেশি খুশি হয় হ্যাঁ। যৌবন যৌবনকালের আমল দিয়ে যৌবনকালের বা দিয়ে আল্লাহ বৃত্তকালের এই দুর্বল আমলকে আমার আল্লাহ এগুলা কি করেন ক্ষতিপূরণ দিয়ে দেন অবস্থায় বলুন সোহান আল্লাহ এর জন্য আমি যুবকদেরকে বলি তোমরা বেশি বেশি আবাদত করো যৌবনের তাড়নায় পরে তোমরা দুকাই পড়ো না মানুষের দুকায় পড়িও না মানুষের ফার্মে তোমরা ফুলে যাবা না অহংকারে তোমরা দাম্বিক হয়ে যাবে না অহংকার করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই আল্লাহ রব্বুল আলমীর সবচেয়ে অহংকারকারী ফিরাউন সে ফিরাউনকে আমার আল্লাহ পানির মধ্যে সুবাইয়া ডুবাইয়া মেরেছেন নমরুদকে একটা ল্যাংটা বসা দিয়ে আমার আল্লাহ ধ্বংস করেছেন ঠিক কিনা তো আমাদের এই দিনগুলো খুবই বরকতময় আল্লাহ আমাদের এই দিনগুলোকে তুমি মূল্যায়ন করার তৌফিক দান করুন আমাদের হাতে তার কোনো কর্মসূচি নাই লাইলাতুল কদরে আছে ঠিক কিনা